good morning, everybody. So, the time is this, and today is shopping day. কারণ আমার হাতে একদম বেশি টাইম নেই খুব কম টাইম সো এই টাইমের মধ্যে অনেক কিছু করতে হবে সো মাত্র ঘুম থেকে উঠলাম এখন যাবো ফ্রেশ হতে ফ্রেশ হয়ে তারপরে আমি আপনাদেরকে নিয়ে যাবো আমার শপিংয়ে ওকে ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন আমি রেডি হয়ে গেছি শপিংয়ে যাওয়ার জন্য আর এখন দুপুর তিনটা চুয়াল্লিশ সো ইটস অলমোস্ট চার আর আর আজকে হচ্ছে বৃহস্পতিবার অ্যান্ড এইখানে শুধুমাত্র বৃহস্পতিবার একটা দিন যেদিন কিনা রাত নটা পর্যন্ত শপিং মলগুলো খোলা থাকে সো তাই আমি আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি শপিং করতে হবে অনেক অনেক shopping so let's go the headphone where the shoes <laughs> ready to go So let's check the mailbox. Oh my god. Windy. চাবিটা নিয়ে নিলাম সো এখন হচ্ছে অলমোস্ট সামার সো ওয়েদার ভালোই আর যেহেতু দুপুর এখানের সামারে রাত নটা পর্যন্ত সূর্য থাকে এগুলো হচ্ছে কিছু মানুষ অন্য মানুষদের জন্য রেখে গেছে বাট কিছু ফেলতে হলো পারমিশন নিতে হয় সো পারমিশন নিয়েই ফেলেছে ফোনে ক্লিয়ার স্কাই অথচ সকালবেলাই আজকে স্ট্রং হয়ে গেল কিন্তু এখন দেখে মনে হচ্ছে কোনো বৃষ্টিই হয়নি shopping mall macro center. Um, ক্রিসমাসের জন্য এত সুন্দর করে সাজিয়েছে পুরা market just beautiful So, from the shop Target, I buy these things, flowers for the room decoration. Now I'm going upstairs for my grocery shopping. There's the chart. I'm going to David Jones. This is Lovisa. Oh, I love ornaments. So take a look here. Lots of shopping. অনেক শপিং করে ফেলছি এগুলো সব গ্রোসারিজ আমার বাসা খাওয়া দাওয়া So এখন আমাকে ট্রলিটাকে ছেড়ে এটাতে যেতে হবে fine so tired oh my god it's six forty five কিন্তু এখনও সূর্যের দেখা I'm so tired, so I'm gonna take a nap. আমি এখন ঘুমাইতে যাচ্ছি হাত ব্যথা হয়ে গেছে So, just আমার cake টা হাতে the Oh my god, I was super excited to have it. And I'm gonna show you the cake. সকাল থেকে মেজাজ অনেক খারাপ ছিল কজ যার বার্থডে তার কাজের জন্য টেক্সট পেয়েছে রাত তিনটা পর্যন্ত তো বার্থডে বয়কে রাত বারোটার সময় যদি আমি উইশি না করলাম সারপ্রাইজ না দিতে পারলাম কি মজা দ্যাটস মাই অনেক মেজাজ খারাপ ছিল বাট কেক দেখার পর একটু শান্তি পাচ্ছি যে না কেকটা ঠিকঠাক পেলাম থ্যাংক গড না উইশ গুড লাক আমি হাঁপাচ্ছি কারণ আমি চারতলা পর্যন্ত দৌড়ে দৌড়ে উঠেছি sir just ignore that so আমি এখন রেডি হয়েছি বাইরে যাওয়ার জন্য কিছু গেস্টদেরকে আমি ইনভাইট করেছি সো হোপফুলি তারা আসবে অ্যান্ড তাদেরকে কিছু খেতে যেতে দিতে হয় তাহলে কিছু কিনতে হবে খাবার দাবার জন্য শুধু তো আর কেক খাওয়া যায় না যেহেতু dinner time so let's go for shopping oh my god weather খুবই খারাপ বৃষ্টি হচ্ছে খুবই উইন্ডি অ্যান্ড ঠান্ডা কিন্তু কিছু করার নেই আমাকে যেতেই হবে কি আর করার যাই ছাতা মাথায় দিয়ে টুকটুক করে সো জাস্ট শপিং করে আসলাম কিছু জিনিস যেগুলো বাদ ছিল সেগুলো কিনে নিয়ে আসলাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি ভিজে গেছি ঠান্ডা হয়ে গেছি এনিওয়েজ সামারে উইন্টারের ফিলিং পিচ্ছিরি সো আমরা show you all of this so এগুলো হচ্ছে সব আমার অর্গানাইজ করার জিনিসপত্র so let's organize sorry let's decorate তারপরে আমি আবার সবাইকে দেখাচ্ছি আগে এক কাপ কফি হয়ে যাক একদম গুনে গুনে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগলো আমার বেলুন ফুলাতে আমি আসলেও জানি না আমি কতগুলো বেলুন ফুলেছি চারিপাশে শুধু balloons because I love balloons আমি জানি না এটা কোনো সেন্স মেক করে কি না but I love the decoration uh, with the balloons and also there is like cake on the table to flower uh, glass to and my husband and I'm Joy, Joyce Pingles. Unnamde utjaharaita. <laughs> So it all clam and baki decoration da kore Hopefully I got to do it. Wow, I'm so sleepy already. My are too at Hello! Look at my gifts. Sagar and সাগরের ওয়াইফ ওয়েলকাম নাজিয়াকে দিতে হবে बीपी ना बढ़ाओ sing happy birthday to me बत्ती चमका के चिल्ला कर गाओ हैप्पी बर्थडे टू मी अब पैसे वैसे खर्चे हो और केक भी मंगवाए हो तो पार्टी खत्म होने के बाद सर पटकना जी हैप्पी बर्थडे टू यू जी कैसी लगी तुमको मेरी फिलॉसफी पैदा होके भी तुमने ऐसा क्या किया है धरती पे बोझ तुम बने हो जी happy birthday to you but you see उम्र छुपाने का नाम है जिंदगी मुझको बुलाओ ना बुलाओ पर बताना ये birthday ja Dummi. Youngster. oh, eat cake. Yes, I will. Mm -hmm. A lot of cakes. Yeah. yeah. joy, joy. Joy પહેલા મારે નહીં પહેલા નો છે ક્રિસમસ એ કેમ દેખાવ હમ માય পন্ড এন্ড কেক হ্যাঁ, হ্যাঁ। ছোট এক দেড় মাস আগে হ্যাঁ, তো আছে এক দেড় আগে তুমি জন্মাইছো থ্যাংক ইউ সো মাচ তুমি কোচ তো কি তুমি দিচ্ছ হুম জুতো দিয়েছে হ্যাঁ ওটা দেখেছে দেখেছে ওটার বক্স নাই তাই নাই খোলার কোনো প্যারা নাই হ্যাঁ, ভালো আছে বক্স দিয়ে কি হবে কোথায় নাইকি আশি নব্বই ডলার জিনিস কেনার থেকে আই ফিল কমফোর্টেবল লাইট জটিল ভালো আছে কি বলো ওগুলো ওদের জন্যই কিনছিলাম কিন্তু পরে দেখা গেছে ওরা যে এগারোটার পরে আসছে তো মানে পনেরো বারোটার দিকে আসছে আমরা খেলা আচ্ছা, হ্যাঁ কারখানা আমাদের বাজেট নিতে দিয়েছে Yeah, it is. I'll put it in the YouTube video. Yeah. মাত্র হক হইলে কিন্তু এই কোনা থাকে হ্যাঁ এই মিষ্টি। এই কোনা এই যে কালকে মিষ্টি না The boy, the బిర్యానీ అంతా బాబు ఖాళీ So finally, birthday শেষ এতদিনের এত প্ল্যান এত অ্যারেঞ্জমেন্ট এত শপিং এভরিথিং ডান সে খুবই খুশি তার গিফট পেয়ে কারণ তার এত বড় বার্থডে সেলিব্রেশন দেখে আশা করি বেস্ট um, বার্থডে করার ট্রাই করেছি অ্যান্ড সেটা হতেও পেরেছে আশা করছি কারণ আমার হাজব্যান্ড অনেক চুপচাপ সে কিছু বলে না সো আমাকে বুঝে নিতে হচ্ছে সো আমি বুঝে নিলাম আর এই জন্য সবার আগে ফার্স্টে হচ্ছে থ্যাংক ইউ বলতে চাচ্ছি আফসানা ভাবিকে যেহেতু um, ভাবি ছাড়া কোথেকে আমি একটা ভালো কেক অর্ডার করতে পারবো সেই জায়গাটা আমি খুঁজে পেতাম না সো ভাবির জন্য হচ্ছে সেটা জানতে পারলাম thank you so much Afsana ভাবি অ্যান্ড সেকেন্ডলি বিপিআর সাগর আমার দুজন গেস্ট তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ বলতে যাচ্ছি কাজ তোমরা আসার পর সোনেতে সোহাগা একটা কথা আছে না তো ওই টাইপ হয়ে গেল সো তোমরা সাথে বার্থডের খুশিটা আরও বেশি বেড়ে গেছে আর লাস্ট আমারই আমার ফ্রেন্ড যার জন্য হচ্ছে এই পুরো ভিডিওটা বানানোর যে একটা ইন্টারেস্ট একটা ইচ্ছা একটা অ্যাসাইনমেন্ট কাজ করেছে যে আমাকে আইডিয়াগুলো দিয়েছে যে তুই এভাবে করলে ভালো হয় এভাবে কর ঠিক আছে সো সে হচ্ছে আমার friend Faisal Ahmed Abir so thank you so much দোস without you I couldn't make it thank you so much and thank you so much all of you my viewers my friends my relatives all of you to watching these videos so bye আমার হাজবেন্ডের জন্য অনেক প্রে করবেন যেন সে ভালো থাকে সুস্থ থাকে সই সালামত থাকে বাই